السلام عليكم ورحمة الله وبركاته <coughs> إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وجاهد على سبيله إلى يوم الدين أما بعد وجاهد في سبيله إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي باليهود والنصارى هذو النعل بالنعل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে ভেঙে যাওয়া মজলিসকে জোড়া লাগাবার তৌফিক দান করেছেন আমরা মনে ভেবে নিয়েছিলাম যে আজকের প্রোগ্রামটা মনে হয় নষ্ট হয়ে গেল আমার চাচাজি জনাব রায়হান সাহেব বলছে চাচা আপনার মাহাবিল আজকে শেষ তা আমি বললাম যে আমার মাহাবিল শেষ হবে না ইনশা আল্লাহ কারণ আমি আগেই খবর পেয়েছি ঝড় সর্বপ্রথম রাজশাহী শুরু হয়েছে বিকালে বিকালের ঝড় যখন ঢাকায় সন্ধ্যার আগে চলে আসছে তো বুঝলাম যে ঝড় এদিকে পূর্ব দিকে চলে যাচ্ছে তাহলে সন্ধ্যার পরে ইনশাল্লাহ ঝড় তুফান চলে যাবে তো চলে গিয়েছে তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বলেন ওমা তাশা ইল্লা আল্লাহ রব্বুল আলমিন তোমরা যা চাও তা হয় না আল্লাহ যা চান তাই হয় পরিবেশটা গরম ছিল খানিকটা শান্ত হলো ঠান্ডা হলো রাস্তাঘাটে ধুলাবালি ছিল সেগুলি কিছুটা পড়ে গেল আলহামদুলিল্লাহ তা আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় যখন রাখেন তখনই আমাদের আল্লাহর প্রশংসা করতে হয় এই জন্য আর শব্দ আছে প্রশংসার আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সার্বিক অবস্থায় আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হয় আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য সেটাই ফয়সালা করেন যেটা বান্দার জন্য কল্যাণকর হয় দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি উম্মতকে ইসলাম আমানত হিসাবে রেখে গেছেন এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত রকমের ফেতনা ফাসাদ সৃষ্টি হবে সেগুলি সম্পর্কে সজাগ করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম সেই নবীর উপর আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিউ ওয়ালা আলী মোহাম্মদিন কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায় কেরাম ও সুধী মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ রসুল্লাহামের ইসলামের মসজিদ ছিল কাঁচা আর সেই মসজিদের মুসল্লিদের ইমান ছিল পাকা এখন আমাদের মসজিদগুলি সুন্দর হচ্ছে কিন্তু মসজিদের মুসল্লিদের ইমান কিন্তু কাঁচাই রয়ে যাচ্ছে আমরা সেই ব্যাপারে খেয়াল করছি না খুব সতর্কতা অবলম্বন করতে হবে মসজিদকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে পরিচালনা করেছিলেন সেইভাবেই আমাদের পরিচালনা করতে হবে ইনশা আল্লাহ বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে শেষের দিকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ শুরুতে আলোচনা করতে চাচ্ছি যেখান থেকে আমার ভাই সাইফুল ইসলাম বিন হাবিব হাফেজাহুল্লাহ রেখে গেলেন ওখান থেকেই শুরু করতে চাই ভাই সাইফুল ইসলাম বিন হাবিব তিনি সর্বপ্রথম শেষ পর্যায়ে এসে পর্দা সম্পর্কে একটি জাগরণী গিয়ে সমাপ্ত করলেন তা আমরা তাহলে পর্দা দিয়েই শুরু করতে চাই আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم এই কথা বলবেন না প্লিজ কথা বলবেন না কথা বলার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে রাজশাহী থেকে আপনাকে না আপনার কথা আপনি শুনবেন শুনতে পারলে শুনবেন না শুনতে পারলে দেড় কিলোমিটার দূরে যাবেন সভাপতি আমাদের মজবুত সভাপতি আমাদের মজবুত আলহামদুলিল্লাহ ওনাকে অনেক দিন পরে দেখলাম কলিদাটা ঠান্ডা হয়ে গেল এই এলাকায় বহু সভাপতিতে ওনার সভাপতি আমি আলোচনা করেছি অনেক জায়গায় সভাপতি থাকে দাড়ি চাঁচা মুস চাঁচা মেজাজটাই খারাপ হয়ে যায় বক্তার সাথে যদি দাড়ি চাঁচা মুস চাঁচা সভাপতি বসে থাকে ভালো লাগে নাকি ভালো লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ইহুদিন আসারারা চায় আল্লাহর ইসলামকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে আল্লাহর দিনকে মুখের ফুৎকারে ওরা নিভিয়ে দিতে চায় মতিম আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে অমুসলিমেরা কাফেররা ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তিন শ্রেণীর লোককে তারা বেছে নিয়েছে কয় শ্রেণীর তিন শ্রেণীর প্রথম শ্রেণীর তাদের কাজ এবং টার্গেট যাদের উপরে তারা হলো নারী জাতি তারা কারা নারী জাতি পিছনে কথা বলে কেন দেখো তো ওই লোকটাকে ডেকে আনো মাইকে কথা বলুক নর্মত ন্যূনতম আদব লেহাজ যাদের নেই এইসব বেয়াদবদের এখানে আমরা আশ্রয় দিতে পারি না বন্ধুগণ প্রথম টার্গেট কারা নারী জাতি টাকশাল যদি অরক্ষিত হয় তাহলে সেই টাকশাল থেকে কি বের হবে অরিজিনাল টাকার সাথে সাথে জাল নোট বের হবে আর জাল নোট যদি বের হয় দেশের অর্থনীতি কি থাকবে দেশের অর্থনীতি ধ্বংস হবে এই জন্য টাকশালকে খুব প্রোটেক্টেড অ্যান্ড রেস্ট্রিক্টেড এরিয়া হিসাবে কঠিনভাবে রাখা হয় সেখানে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না তো টাকা জাল বের হয় মানুষও জাল বের হয় আর এই জাল মানুষকে বাংলা ভাষা বলে জারজ সন্তান যদি মহিলাদেরকে রক্ষিত না রাখা যায় পর্দায় না রাখা যায় মহিলাদেরকে স্বাধীনতার নামে রাস্তায় বের করা যায় তাহলে ওই মহিলার পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না আর মহিলা যদি ভালো না হয় সন্তান ভালো আশা করা যায় না আল্লাহ রাব্বুল আলমিন দুইজন নবীর দৃষ্টান্ত পেশ করেছেন একজন নবী হলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আর একজন হলেন নূহ আলাইসালাম ইব্রাহিম আলাইসাল্লামের ছেলের নাম ছিল কি ইসমাইল আলাইহিসালাতু ওয়াসালাম ফালাম্মা বালাগা মাহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إبراهيم عليه السلام ছেলে ইসমাইলকে বললেন বৎস আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য আন্নি আদবাহুক ফানজুর মাযা তারা তোমার অভিমত কি তুমি একটু ব্যক্ত করো আমাকে তুমি বলো আমি এখন কি করতে পারি قال يا بني يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আয়াত তো বহুবার শুনেছেন তর্জমাও বহুবার শুনেছেন কিন্তু ফাওয়ায়েদে কুয়ুদ এর মধ্যে যা আছে ওটা আপনি খেয়াল করেন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলে জবাই করবেন তো এটা বাচ্চাকে বেটাকে জিজ্ঞেস করছেন কেন ইব্রাহিম আলাইসাল্লাম কি ছেলের কথায় চলেন না আল্লাহর কথায় ছেলেকে জিজ্ঞেস করছেন কেন ছেলেকে জিজ্ঞেস করার মানে হলো ইসলাম চাপিয়ে দেওয়ার বস্তু নয় ইসলাম বুঝিয়ে মানানোর বিষয় জোর করে বোমা মেরে মানুষকে উড়িয়ে দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন ওটা ইসলামের কোনো রীতি নয় ইসলামে জিহাদের বিধান আছে বাংলাদেশ আহলাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে গ্রেপ্তার করে প্রথমে জিজ্ঞেস করে যে আপনারা জিহাদের কথা বলেন কেন ডক্টর গালিব স্যার বললেন কোরআনের ভিতরে এত শতবার জিহাদের বর্ণনা আছে আপনারা জিহাদের বর্ণনা সম্বলিত আয়াতগুলি মুছে ফেলে নতুন করে কোরআন ছাপায় দেন তাহলে আমরা জিহাদের কথা বলবো না তখন পুলিশ অফিসার হা করে তাকায় রয়েছিল কাকে দোষ দিয়ে আর কি বলছি তো কোরআনে জিহাদের আয়াত আছে কি নেই তো জিহাদ আর জঙ্গিবাদ কি এক জিহাদ হলো ডাক্তারের অপারেশন আর জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন ডাকাতও পেট ফারে ডাক্তারও পেট ফারে ডাকাত পেট ফারে মানুষকে খুন করে মেরে ফেলে টাকা পয়সা নেওয়ার জন্য আর ডাক্তার পেট ফারে রুগীর চিকিৎসা করে রুগীকে উপকার করে টাকা হাসিলের জন্য ডাক্তারের অপারেশন আর ডাকাতের অপারেশন কি এক অতএব জিহাদ এবং জঙ্গিবাদ এক হতে পারে না ইসলামের জিহাদি বিধান কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু জানা নাই বোঝা নাই শোনা নাই কিছু নাই রাতের অন্ধকারে বোমা ফাটিয়ে নির্বিচারে মানুষকে খুন করা এটা ইসলামের কোনো পদ্ধতি নয় বলছিলাম যে ইসলাম কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয় ইব্রাহিম আলাইসাল্লাম তাই ছেলেকে জিজ্ঞেস করছেন কয়লায়া বুনাইয়া ইন্নি আরফিল ম্যানাম আন্নি আজবাহুক ফাঁজুর মাজা এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হলো এক শ্রেণীর লোক বলে ইব্রাহিম আলসালাম ছেলেকে মিথ্যা কথা বলে দাওয়াত খাওয়াতে নিয়ে গেছিল কিন্তু আল্লাহর কোরআন কি বলছে আমি স্বপ্ন যোগে আমি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন তোমাকে জবাই করার জন্য বাচ্চা ইসমাইল তুমি এবার তোমার মতামত ব্যক্ত করো ইসমাইল আলাই সাল্লাম বলেন কয়লা ইয়া আবাতি ফাল মা তোমারো সতজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বাজান আল্লাহর অর্ডার আপনি ফলো করুন আমাকে অবশ্যই ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবেন এরপরে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা কয় বচন আসলামা আসলামা ফালাম্মা আসলামা বাপ বেটা দুইজন ইসলাম মানার জন্য আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন ওয়াতাল্লাহুলিল জাবিন উল্টা করে ফেলে দিলেন নাকের ভরে ফেলে দিলেন বেটাকে ইব্রাহিম আলাইসাল্লাম তাল্লাহু মানে উল্টা করে ফেলে দিন দিলেন জেবিন কপালের ভরে ফেলে দিলেন বেটা তো রাজি হয়ে গেল বললেই তো তো শুয়ে বড় বাবা জবাই করে দেই উল্টা ফেলে দিলেন কেন গরু ছাগলকে কসাইরা যেরকম জবাই করে ইব্রাহিম সাল্লাম প্রমাণ করলেন আল্লাহর অর্ডারের সামনে ছেলের মায়া মহব্বত আমার কিছুই না আল্লাহ পাক বলেন ইব্রাহিম পরীক্ষা হয়ে গেছে পাশ করেছো বাপ বেটা দুইজন এটা হলো এক নবীর ছেলে আর এক নবী নুহ আলাইসাল্লাম তার ছেলের নাম কি কেনান কেনান ভেজে যাচ্ছে মহাপ্লাবনে কেনানের বাপ নুহ আলাইসাল্লাম ছেলেকে বলছেন ইয়া বুনাই আর কাব মায়না বৎসহে আমাদের সঙ্গে কিস্তিতে সোয়ার হও ছেলে বলছে সাউি ইলা জাবালি আসিমনি মিনাল মা আব্বা জান ওই যে সামনে পাহাড় দেখা যায় যদি পাহাড় ওই যদি পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব তোমার কিস্তিতে সুয়ার হওয়ার প্রয়োজন আমার না এত বড় জলিলুল কদর নেবী ছেলের সঙ্গে কথা বলছিলেন আল্লাপাক বলেন ও হালা বাইনা হুমাল বাপ বেটা দুইজনের মাঝখানে বিশাল এক ঢেউ আসলো এক থাপ্পড় মেরে ঢেউয়ের মহাপ্লাবনে এত বড় জলিলুল কাদার নবীর ছেলেকে ভাসিয়ে নিয়ে চলে গেল নবী ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন বেটার জন্য কিছুই করবার রইল না দুই নবীর ছেলের আচরণ দুই রকমের কেন কারণ কি কারণ কি বলেন হ্যাঁ মার হাবা এই যে চমৎকার উত্তর দিয়েছে এই বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট ইসমাইলের মা মা হাজেরা পাক্কা ইমানদার কেনানের মা নহু আলাইসাল্লামের স্ত্রী নাম ছিল তার ওয়াহেলা এই ওয়াহেলা ছিল পাক্কা বেঈমান বেঈমানের ঘরে বেঈমান পয়দা হয়েছে বেঈমানের পেট থেকে ইমানদার আশা করা খুবই কঠিন কাজ ওই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে ঠিক করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক থাকলে দুনিয়ার সব কিছু ঠিক করা সহজ হয় এই জন্য আল্লাহ বলছেন কুয়ান ফুসাকুম তুমি আগে বাঁচো ওয়াহলিকুম পরিবারকে বাঁচাও আমরা অনেক সময় একটা কথা বলে থাকি আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আমরা অনেক সময় একটা কথা বলে থাকি সারা দুনিয়া ডুবে গেল আমি একা বাঁচি কী করবো জি না আল্লাহ বলছে তুই আগে বাঁচ সারা দুনিয়া ডুবলো কে ডুবলো না ডুবলো সেটা দেখার সময় পরে কিন্তু আগে নিজে বাঁচো কুয়ান ফুসাকুম নিজে আগে বাঁচো ওয়াহালিকুম কুম পরিবারকে বাঁচাও নারা জাহান্নাম থেকে বাঁচাও প্রথমে নিজে বাঁচতে হবে তারপরে পরিবারকে বাঁচাতে হবে তারপরে সমাজকে বাঁচাতে হবে তারপরে রাষ্ট্রকে বাঁচাবার চেষ্টা করতে হবে সিরিয়াল আছে না সিরিয়াল আছে তো এই আয়াতটা আমল করে কখন যখন নৌকা ডুবে তখন নৌকা ডুবলে কেউ বলে না সবাই ডুবে মরে আমি আর একা পাইছি কী করবো কয় ছেলে যে আছে নৌকার মধ্যে খেয়াল করে কোনো মতো আগে গাঙে গাঙের ডাঙায় গিয়ে তারপরে কি হয় ছেলে কোথায় আছে পরে খোঁজ নিয়ে আগে নিজে উঠে লই ডাঙায় বন্ধুগণ আল্লাহ নবী সাল্লামকে যখন প্রথম ওহি দেওয়া হলো তিনি সর্বপ্রথম বাড়িতে ঢুকলেন স্বরাষ্ট্র মন্ত্রণা ঠিক করলেন মা খাদিজাকে আগে মুসলমান বানালেন তারপরে দাওয়াত বাইরে দিয়ে এল স্বরাষ্ট্র মন্ত্রণায় আগে ঠিক করতে হয় বাড়িতে দাওয়াতি কাজ আগে করতে হয় এই জন্য আল্লাহ নবী সর্বপ্রথম মা খাদিজাকে দাওয়াত দিলেন মা খাদিজা দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলেন মা খাদিজা নবীর সঙ্গে হাত মিলালেন নবীর দাওয়াতি কাজের সহযোগিতা করলেন আল্লাহ নবী বলেন জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ওই যে খাদিজা সে পাত্র হাতে করে খাদিজাকে বলে দিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর আরো সে মাল্লা থেকে খাদিজাকে সালাম বলেছে দুনিয়াতে সালাম পেয়েছেন আল্লাহর তরফ থেকে যাই মহিয় চিরমণি তার নাম হলো মা খাদিজা আমাদের মা বোনেরা আপনারা এখন তাসলিমা নাসরিনের মুরিদ হয়েছেন নাকি নষ্টা মহিলার মুরিদ হবেন না আপনারা হলেন মা খাদিজার উত্তসূরি আপনারা হলেন মা আয়সার উত্তসূরি আপনারা হলেন বিবি মারিয়ামের উত্তরসূরি আপনারা হলেন ফেরাউনের স্ত্রী আসিয়ার অনুসরী উত্তরসূরি ফেরাউন কমিনাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিন দিনদারি দিনদারি চাহে এই মত আল্লাহর কাছে জান্নাত চেয়েছিলেন ইদ কয়লাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين হে আল্লাহ তোমার কাছে আমার জন্য একটি ঘর বানাও তাহলে আমরা বুঝলাম সর্বপ্রথম বাড়ি ঠিক করাটা কি জরুরি মহিলাদেরকে হেদায়েতের পথে রাখাটা জরুরি আল্লাহর ফজল করমে আমাদের আহলাদিস মসজিদগুলিতে মহিলারা আসেন খোদবা শোনেন তাদের আদব আখলাক অনেকটাই পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য বেদাতিদের গাজালা শুরু হয়েছে কি শুরু হয়েছে গাজালা এক বেয়াদব বেদাতি বক্তা বলছে যে লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর আহলাদিসেরা মসজিদ এনে ভোগ করে আমি বলেছি ওই বক্তাকে বলে দিয়েছি বলছি বেগানা মহিলাদেরকে ভোগ করার সিস্টেম আহলাদিস আলেমদের কাছে নয় ওরা তোদের কাছেই আছে মরিদ বানানো তেল পরে দেওয়া পানি পরে দেওয়া গাও টিপানো পাও টিপানো এই সিস্টেম যাদের আকিদা সহি আল্লাহর ফজল করবে সেসব আলেমদের আখলাকটাও সহি আলহামদুলিল্লাহ এসব আলেমদের আখলাকের সমস্যা আকিদায় সমস্যা তাদের আখলাকেও কি সমস্যা রাস্তাঘাটে মরিদ বানায় বেড়ায় ও মৌল সাহেব এত খেপে কেন আমাদের উপরে খেপে এই কারণে মহিলাদের কাছে তাবিজ ব্যস্ত আগে এখন মহিলারা মসজিদে এসে কোরআন হাদিস শুনে তাদের আদব আখলাক চেঞ্জ করেছে তাবিজ নেওয়া বন্ধ করেছে তাই ওর তাবিজের ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে ওই জন্য খেপে গেছে বন্ধুগণ মহিলারা যদি সঠিক পথের উপরে থাকে তো সেই মহিলার দ্বারা অনেক কাজ হয় আর মহিলা যদি বেঠিক পথের উপরে থাকে তাহলে সে মহিলা দিয়ে কাজ করা খুব কঠিন একদিন আমরা নদী পার হচ্ছিলাম সিরাজগঞ্জ বন্যাকান্দি খেয়াঘাট এক মহিলা জিজ্ঞেস করলেন আপনারা কোথায় যাবেন বললাম আমরা যাবো পেশোর পাড়া ওই যে সামনে নদী পার হয়ে পেশোর পাড়ায় যাব কোসো বেদিনদের মসজিদে যাবেন যারা সবে বরাতের রাত্রে ঘুমায় মহিলা কয় বেদিনদের মসজিদে যাবেন প্রফেসর আলমগীর হুসাইন সিরাজগঞ্জের আপনাদের এলাকায় বক্তব্য করতেন উনি ছিলেন নকায় তো উনি সবে বরাতের হালুয়া রুটির বিরুদ্ধে উনি এমন বক্তব্য দিলেন বলেন যে কুত্তার গু খাওয়া যেরকম হারাম সবে বারাতের হালুয়া রুটি ওরকম হারাম যেই বলছে মহিলা কয় মৌলবি আর একটা কথা ভিতরে গাঙে সুবামু মুখে দিলাম মহিলা কয় তোরে গাঙে সুবামু মুখে দিলাম আমি মহিলা আলমগীর সাহেবকে বলি ভাই ওরা লোক প্রধানমন্ত্রী গ্রুপের লোক ওর সাথে ঝগড়া করি না থামে না বন্ধুগণ একজন মহিলা সমাজকে পরিবর্তন করতে পারে পরিবারের ভিতরে সুখ শান্তি আনয়ন করতে পারে সেই মহিলার তালিমটাকে খুবই দরকার এই জন্য ইহুদিরা টার্গেট করেছে কাকে টার্গেট করেছে মহিলাদেরকে মহিলাকে খারাপ করে দিতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব আমার ওই ছোট্ট ছেলেটি কোরআন তেলাওয়াত করলো ওর মা মারা গেছে দুই বছর আগে আপনার শুনেছেন তো নিশ্চয়ই ওর মায়ের জন্য প্রাণ খোলা দোয়া করবেন আজকে যে কোরআন তেলাত করে নেকি পেল সে নেকিটা কবরে পাবে না কবরে পাবে হাদিসে এসেছে ফেরেস্তা যখন তার কবরে শান্তির বারতা নিয়ে যাবে বলে শান্তিটা থেকে এলো তোমার বেটা কোরআন তেলাওয়াত করে তোমার ছেলে তোমার জন্য দান করে তোমার ছেলে দুনিয়াতে ভালো কাজ করে সমস্ত নেকি তার সমপরিমাণ অংশ পিতামাতার নামায় আমলে জমা হয় সেই সন্তানকে মানুষ করবে কারা পুরুষে পারবে পুরুষ তো বাড়িতে থাকে না সন্তান লালন পালনের দায়িত্ব হলো মহিলাদের আজকে সেই মহিলাদেরকে ঘর থেকে বের করার চেষ্টা চলছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতি ওলা হে রমণীকুল তোমরা তোমাদের ঘরের মধ্যেই তোমরা থাকো জাহেলিয়াতের নগ্ন প্রদর্শনী তোমরা রাস্তায় করো না আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদেরকে বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দিলেন মহিলাদের কোনো নিজস্ব বাড়ি নাই মহিলা থাকে তার বাপের বাড়িতে নতুবা ভাইয়ের বাড়িতে নতুবা স্বামীর বাড়িতে নতুবা তার ছেলের বাড়িতে একজন মহিলাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার আল্লাহ চারজন পুরুষ নিয়োগ করে দিয়েছে একজন মহিলাকে দেখশুন করার জন্য আল্লাহ চারজন পুরুষ নিয়োগ করেছেন কয়জন মেয়েটি যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হবে তার দেখাশোনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন তার পিতার উপর দিয়েছেন পিতা যদি অপারক হয়ে যায় পিতা যদি না পারে পিতা যদি মারা যায় তাহলে সে দায়িত্ব পালন করবেন তার ভাই ভাই যদি বিয়ে দিয়ে দেয় বোনকে তখন সে দায়িত্ব পালন করবেন স্বামী বিবাহের পরে একজন মহিলার খাওয়া পড়া জীবন যৌবন ইজ্জতর মত সুখ দুঃখ শিক্ষা চিকিৎসা সব কিছুর জিম্মাদার তার স্বামী স্বামীর বাড়িতে থাকা অবস্থায় স্বামী যদি অপারক হয় মারা যায় তাহলে সে দায়িত্ব পালন করবেন তার সন্তান এই বাবা কয়েল কোথায় দিয়েছে গো কয়েলটা একটু সরাই দাও তো বাবা খুব কষ্ট হয় আমার আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন বন্ধুগণ চারজন পুরুষ দায়িত্ব পালন করবে একজন মহিলার হতভাগা সেই পিতা যেই পিতা তার কন্যার দায়িত্ব ঠিক মতো পালন করতে ব্যর্থ হল হতভাগা সেই পিতা ছেলেদেরকে সব জমি লিখে দিল মেয়েদেরকে বঞ্চিত করলো হতবাগা সেই পিতা হতবাগা সেই ভাই যেই ভাই বন্ধু বান্ধবী নিয়ে ফিল্ডিং মেরে বেড়ায় রাস্তায় লক্ষ লক্ষ টাকা নষ্ট করে কিন্তু তার বন পেটের দুঃখে গার্মেন্টসে শ্রমিকের কাজ করে হতবাগা সেই স্বামী যেই স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দিতে ব্যর্থ হয়েছে হতবাগা সেই সন্তান যেই সন্তান বেঁচে থাকতে তার মায়ের একমুট খাবারের জন্য পরের বাড়িতে কাজ করে খেতে হয় ও যুবক তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবে তোমার বিধবা মা যেদিন আল্লাহর দরবারে নালিশ করবেন লক্ষ লক্ষ টাকা তুমি বন্ধু বান্ধবের পথে ব্যয় করছ তোমার বিধবা ফুফু তোমার বিধবা খালা রমজান মাসে সারাদিন ইফতার করার সারাদিন সিয়াম পালন করার পরে ইফতারি নিয়ে বসে আছে এক মুঠ চিনির অভাবে এক গ্লাস শরবত বানাতে পারে না এক মুঠ খাবার আছে কিন্তু তার খাবারের কোনো তরকারি নেই লক্ষ লক্ষ টাকা অবৈধ পথে ব্যয় করো আল্লাহর দরবারে জবাব দিয়ে পার হওয়া যাবে না আল্লাহ নবী বলছেন যার কেউ নেই যেই মহিলার কেউ নাই স্বামীও নাই বাবাও নাই ভাইও নাই ছেলেও নাই আল্লাহ নবী বলেন আমি নিজে স্বয়ং তার অভিভাবক আনা ওয়ালিউন লিমাল্লা ওয়ালি আলাহাক যেই মহিলার কোনো অভিভাবক নাই যেই মহিলার দেখশন করার কোনো দায়িত্ব নেই দায়িত্বশীল নেই আমি নবী স্বয়ং তার জিম্মাদার হয়ে গেলাম নবী জিম্মাদার হওয়ার মানে হলো এই জিম্মাদারি রাষ্ট্রপতির এই জিম্মাদারি চেয়ারম্যানের এই জিম্মাদারি মেম্বারের এই জিম্মাদারি সমাজের মাতব্বরের কিন্তু আমাদের দেশের চেয়ারম্যানরা বলে করোনার সাইল চুরি করে খাইছে আমি দেখিনি শুনলাম এরকম চেয়ারম্যান আপনাদের এলাকায় নাই আশা করি আপনাদের চেয়ারম্যানকে আমি বলি না যারা চাল চুরি করে খাইছে তাকে বলছি মন খারাপ করবেন না আমিও বলি নাই আমরা দেশের অপরাধী দাড়ি টুপিওয়ালাদের দেবে থাকার অনুমতি নেই সব তোমাদের দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন কে বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন আমার বাপ কম্বল চোরদেরকে ছাড় দিলেও চাল চোরদেরকে আমি সার দিব না চাল চোরদেরকে সার দিব না কে বলেছেন প্রধানমন্ত্রী সালসোর তোমাদেরকে আমি বলি না প্রধানমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রীর কথাটাই আমরা প্রকাশ করে দিচ্ছি বন্ধুগণ রসুল্লাহামের সাহাবি একটা জলিল কদর সাহাবি নমান বিন বাসির রাজি আল্লাহ তালানহু বলেন ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা নিশ্চয় চূড়ান্ত ধ্বংস তার জন্য চূড়ান্ত ধ্বংস ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা চূড়ান্ত ধ্বংস তাদের জন্য মান আমিলা সুয়াল বালা বালা মুসিবতের সময় খারাপ কাজ বন্ধ থাকে না বালা মুসিবতের সময় দিল কাঁপে না বালা মুসিবতের সময় যারা খারাপ কাজ করে নমান বিন বাসিরা দিয়াল্লাহ তালানহু বলেন তাদের মতো ধ্বংসপ্রাপ্ত অন্য কেউ না মুসিবতের সময় খারাপ কাজ করে করোনার সময় চাল চুরি করে করোনার রিপোর্ট তৈরি করতে গিয়ে দুই নম্বরই করে আবার করোনা নিয়ে মিথ্যা বক্তব্য দেয় যায় মৌলবী সেই মৌলবী এই কাতারের অন্তর্ভুক্ত এক মৌলবী বক্তৃতা দিতে দিতে কইল নামাজির করোনা হলে কোরআন মিথ্যা মুখে যা আছে তাই কয় নামাজি ব্যক্তিকে যদি করোনা ধরে তো আল্লাহর কোরআন বলে মিথ্যা হয়ে যাবে বক্তার বক্তৃতা আর এক বক্তা বললেন ইটালির মামুন মারুফ করোনার সাথে কথা বলেছে ইন্টারভিউ হয়েছে করোনা বলেছে বাংলাদেশে আমি যাব না গেলেও অল্প কিছুদিন থাকবো কয়েকদিন দিয়ে চলে আসবো আল্লাহ নবী সাহাবি নাম কি বললাম নরমান বিন বাশির রাজি আল্লাহ মাসাল্লাহ আমার বাবজি এই সাহাবির বাবার নামের সাথে ওনার নামের মিল নমান বিন বাসির রাজি আল্লাহ তালানহু বলেন ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা নিশ্চয় ধ্বংস চূড়ান্ত ধ্বংস তাদের জন্য বালা মুসিবত দেখেও খারাপ কাজ বন্ধ রাখে না তাদের জন্য চূড়ান্ত ধ্বংস বন্ধুগণ আমাদের প্রধানমন্ত্রী দুঃখ করে আরও বলছেন যে ওদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই তোরা চুরি করে পাঞ্জাবি বানাবে বন্ধুগণ আজকে মহিলাদের ভরণ পোষণ ভার সব দায়িত্ব আল্লাহ ইসলামের পক্ষ থেকে দিয়েছেন তার বাপের উপরে তার ভাইয়ের উপরে তার স্বামীর উপরে তার সন্তানের উপরে যার চারজনের কেউ নাই তার দায়ভার পালন করবে সমাজপতি রাষ্ট্রপতি নেতৃবৃন্দু সমাজের লোকদের দায়িত্ব অসহায় মহিলাদের সেবা শুশ্রূষা করা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া আজকে মহিলারা পেটের দুঃখে গার্মেন্টসে কাজ করে খায় মহিলারা পেটের দুঃখে কষ্ট করে পরের বাড়িতে কাজ করে সবচেয়ে মানবেতর জীবন যাপন করে যে তারা ইট ভাঙার কাজ করে পাথর ভাঙার কাজ করে মাটি টানার মতো হাত পরিশ্রম তাদের করতে হয় আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান কর বিনা প্রয়োজনে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়া হারাম প্রয়োজনে বের হতে পারে আর মোমেনদের স্ত্রীদেরকে জানিয়ে দিন তারা যেন বাড়ির বাইরে বের হওয়ার সময় তারা বোরকা পরে বের হয় তারা বোরকা ছাড়া যেন না বের হয় বোরকা এবং শালীন পোশাক পরে যদি তারা বের হয় তাহলে তাদেরকে চেনা সহজ হবে অতএব তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না চেনা সহজ হবে মানে বোরকা পরে তো ঢেকে থাকবে চিনা সহজ হবে কি করে আল্লাহ পাক বললেন ওই মহিলাদেরকে চেনা সহজ হবে মানে হল ওই মহিলারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ভদ্র ফ্যামিলির লোক নবীর ফ্যামিলির লোক ইমানদার ফ্যামিলির লোক এটা তার পোশাক দেখে বোঝা যাবে অতএব তাকে বিরক্ত ত্যক্ত করা হবে না এখনো আমাদের দেশে আল্লাহর ফদল কর্মী বখাটি ছেলেরা বোরকা শালীনতা পড়া মেয়েদেরকে তাদেরকে উত্তক্ত করার প্রতি তাদের স্পৃহা সৃষ্টি হয় না হঠাৎ এক্সেপশনাল দুই একটা ঘটনা ঘটেও যেতে পারে এর মধ্যে অনেক পক্ষে বিপক্ষে কথা হয়ে গেছে কেউ বলছে যে নোংরা পোশাক ধর্ষণের জন্য দায়ী নয় আবার কেউ বলছে নোংরা পোশাক দায়ী আবার কেউ বলছে কিছু কিছু শালীন পোশাক পরা মেয়েদেরকেও যে জোরপূর্বক ধর্ষণ করা হয় এটা জবাব কী এটার জবাব আমি ছোট্ট করে বলতে পারি যে আপনার স্ত্রীর সাথে আপনার গোলমাল হয়েছে আপনার মেজাজ হয়ে গেছে গরম রাস্তায় রিক্সাওয়ালা এক কথা কইতেই মারলেন টেনে থাপ্পর যে মায়ের খাইলো ওটা কি রিক্সাওয়ালার দোষে না আপনার স্ত্রীর দোষে কথা বলেন আপনার স্ত্রীর দোষে মায়ের খেলো এই মায়ের খাওয়ার জন্য কিন্তু রিক্সাওয়ালা দায়ী নয় যখন ওই ধনির দুলালিরা রাস্তায় হাঁটে আমাদের দেশে মহিলার চেয়ে পুরুষের পর্দা বেশি পুরুষেরা যে জামা গায়ে দেয় তার জামার বোতাম থাকে এই গলার তলায় পাঞ্জাবি পরুক আর শার্ট পরুক তাদের জামার বোতাম থাকে কোথায় গলার নিচে অর্থাৎ তাদের গলা বের হয়ে থাকে না আর জামার হাতা লম্বা হয় এখানে কপলিন দিয়ে আটকানো থাকে এই জামাটা চলে যায় ফুল প্যান্ট নিচে ইন হয় আবার ফুল প্যান্ট চলে যায় টাকনার নিচে যদিও সেটা জায়েজ নয় তাহলে একজন পুরুষের আপাদমস্ত কি থাকে ঢাকা থাকে শুধু মাথার অংশ ছাড়া কিন্তু একজন মহিলা যেই পোশাক পরে তার অবস্থাটা কি ধনির দুলালিরা রাস্তাঘাটে হাঁটে ওইভাবে তাদেরকে ওই বখাটে যুবকেরা কোনো সময় নাগালের মধ্যে পায় না কারণ ওরা থাকলো ভিআইপি হোটেলে অনেক টাকা দিয়ে তাদেরকে কিনতে হয় এখন যখন সে উত্তেজিত হয় সে তখন তার লাম্পট্য প্রবৃত্তি যখন জেগে ওঠে সামনে যাকে পায় তার সামনেই তার উপরেই সে এই কাজ করতে থাকে যেমন রিক্সাওয়ালা মায়ের খেলো আপনার স্ত্রীর দোষে মহিলারা ঘরের বাইরে যেতে পারবে কাজও করতে পারবে যেই সমস্ত সেক্টরে মহিলা ছাড়া অন্য কোনো লোকের কাজ করা সম্ভব নয় সেই সব সেক্টরে মহিলারা কাজ করতে পারবে যেই সেক্টরে পুরুষদের কাজ করা সম্ভব সেই সেক্টরে পুরুষদেরকে বেকার রেখে মহিলাদেরকে চাকরি দেওয়া বিলকুল হারাম মহিলার কাজ হলো সন্তান লালন পালন করা মহিলাদের পর্দা বড় গুরুত্বপূর্ণ এবাদত পর্দা এমন এবাদত যেই এবাদতের সমতুল্য আর কোনো এবাদত নেই সালাদ ফরজ ফজর পড়লে জোহর বন্ধ ছুটি জোহর পড়লে আসর পর্যন্ত ছুটি সালাতের মাঝে মাঝে ছুটির ব্যবস্থা আছে সিয়াম ফরজ এক মাস পালন করলে এগারো মাস ছুটি হজ ফরজ জীবনে একবার হজ করলে সারা জীবন ছুটি জাকাত ফরজ বছরে একবার জাকাত দিলে সারা বছর ছুটি পর্দা ফরজ দিন রাত চব্বিশ ঘন্টা ফরজ এক সেকেন্ডের জন্য পর্দা মাফ হয় না এবার বলেন সব ফরজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা মানুষ মারা গেলে মানুষের অনেক এবাদত মৌকুফ হয়ে যায় অনেক ফরজিয়াত মৌকুফ হয়ে যায় কিন্তু পর্দা নামক ফরজটি মরা লাশের উপরও প্রযোজ্য মরা লাশটাকেও পর্দাসহ ঢাকতে হয় মরা লাশকেও বেপর্দা করে দাফন করার বা কাফন দেওয়ার গোসল করানোর সুযোগ নাই পর্দা মুসলমানের জন্য প্রযোজ্য অমুসলিম জন্য জন্য প্রযোজ্য কোনো অমুসলিম কোনো মুর্দা ব্যক্তি যদি রাস্তায় উলঙ্গ হয়ে পড়ে থাকে আর তার বংশের তার গোত্রের লোকদের কেউ যদি তাকে সৎকার করার মতো না থাকে আপনি মুসলিম হিসাবে তাকে মাটি চাপা দিয়ে তার ইজ্জত ঢেকে দেওয়ার দায়িত্ব আপনার কোনো অমুসলিম রমণী যদি পোশাক অভাবে বেপর্দায় থাকে তাকে পোশাক কিনে দিয়ে তাকে ইজ্জত ঢাকাবার পথ করে দেওয়ার দায়িত্ব আমার আপনার বন্ধুগণ তাহলে পর্দা একটি গুরুত্বপূর্ণ ফরজ মহিলাদের মহিলাদের আপনার পারফিউম পর্দা আল্লাহ নবী বলছেন কোনো মহিলা যদি পারফিউম মেখে সুঘ্রাণ মেখে রাস্তায় বের হয় সালাদ পড়তে যায় তার সালাদ কবুল হবে না সে জেনাকারিনী কাঠগড়ায় দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত সেই পারফিউম ধুয়ে না আসে কারণ মহিলাদের শরীরের পারফিউমের ঘ্রাণ পরপুরুষের নাকে যাওয়াটাও হারাম মহিলাদের শরীরের গহনা সেই গহনার মিউজিক আওয়াজ সেই আওয়াজটা পর্যন্ত তাদের কাছে যাওয়া নিষেধ আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন পশু পাখির জন্য পর্দা ফরজ করেননি পশু পাখিদেরকে লোম অথবা পালক অথবা লেজ দিয়ে তাদের ইজ্জত ঢাকাবার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন শুধু আদম সন্তানকে পোশাক পরে পর্দা করতে বলেছেন ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير হে আদম সন্তান আল্লাহ পাক তোমাদের উপরে পর্দা নাজিল করেছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওয়াতিকুম সেই পোশাক দিয়ে তোমাদের তোমাদের গোপন অঙ্গগুলি ঢেকে যায় ওয়ারিসা এবং সেগুলি হলো তোমাদের সৌন্দর্য পর্দাটা হলো মানুষের সৌন্দর্য পর্দার মাধ্যমে পোশাকের মাধ্যমে মানুষের পরিচিতি ফুটে ওঠে পোশাকের ভেতরেই মানুষের সভ্যতা ভদ্রতা মানুষের শিক্ষা দীক্ষা সব কিছু পোশাকের ভিতরেই ফুটে ওঠে ওই জন্য বলা হয় আল নাসুবিল লিবাস তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের করে এনে স্বাধীনতার নাম দিয়ে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই মহিলাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়া হচ্ছে আপনাদের এলাকায় কি এনজিও আছে শোনেন মমিনগণ এনজিওদের হইল আগমন শোনেন মমিনগণ এনজিওদের হইল আগমন মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মরে মরে স্কুল খুইলা করতেছে ইমান হারা সুদের টাকায় চাকরি দিয়া করছে ইমানকে হরণ এনজিওদের হইল আগমন বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ যেমনিভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন এনজিওদের হইল আগমন এনজিওর বিরুদ্ধে ওয়াশ করলে কি এনজিও বন্ধ হয়ে যাবে না তাহলে উপায় কি উপায় হলো ইমানদারদের ইমানের সচেতনতা বাড়াতে হবে আর অসহায় মহিলাদের কর্ম সংস্থান পর্দার শালীনতা বজায় রেখে অসহায় মহিলাদের খাদ্যের ব্যবস্থা তাদের অসায়ত্ব দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে যুব সমাজ আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে যুব সমাজ ইচ্ছা করলে সমাজের জাকাত ফেতরা বিভিন্ন সময়ে দান সাদাকা তুলে বিভিন্ন অকেশনে তারা চাঁদা কালেকশন করে সেই টাকা নিজের এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে বিতরণ করতে পারে এরকম কর্মসূচি যদি তারা হাতে নেই অন্ততপক্ষে এলাকা এলাকা মানুষের ভিতরে অসহায়ত্ব দূর হবে ইনশা আল্লাহ আজকে যে যুবকের এই কাজ করবে সেই যুবকদেরকে টার্গেট করেছে অমুসলিমেরা এক নম্বর হলো মহিলা আর দুই নাম্বার হলো যুব সমাজ যুব সমাজকে ধ্বংস করার জন্য আজকে পাঁচটি মারণাস্ত্র সেট করা হয়েছে কয়টা পাঁচটি মারণাস্ত্র সেট করা হয়েছে একজন যুবককে ধ্বংস করার জন্য এক নাম্বার হলো নারী লেলিয়ে দেওয়া হয়েছে সহশিক্ষার মাধ্যমে সহশিক্ষার মাধ্যমে নারী লেলিয়ে দেওয়া হয়েছে কোন গভীর ষড়যন্ত্রে আমরা পড়ে গেছি আপনি টের পাচ্ছেন না করোনা তো মাছের বাজারে নাই চলে গেছে করোনা বিদায় নিয়ে করোনা শাকের বাজারে নাই বিদায় হয়ে চলে গেছে করোনা বাস স্ট্যান্ডে রেল স্টেশনে নাই চলে গেছে করোনা মরার আছে শুধু স্কুল কলেজে ছেলে আমার ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এক বছর স্কুলে যায় না ছেলেগুলি বখাটে হয়ে গেল এদেশের মানুষকে মূর্খ বানানোর ষড়যন্ত্র চলছে ওই জন্য সরকার বাহাদুরকে বলছি করোনা যদি মাছের বাজারে না থাকে তো করোনা স্কুলে থাকলো কেন স্কুল থেকে করোনাকে খেদায় দিয়ে স্কুল আবার চালু করুন ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে ইউনিভার্সিটি যায় পড়তে মহিলার খপ্পরে পড়ে জীবন যৌবন ইজ্জত ভবিষ্যৎ কারিয়ার সব ধ্বংস করে ফিরে চলে আসে মহিলা বড় ভয়ানক সেই বরগোনার মিন্নি আমি কয়েক মাস আগে বরগোনায় প্রোগ্রামে গেলাম বরগোনার সেই ভার্সিটির সামনে দিয়ে কলেজের সামনে দিয়ে গেলাম মনে মনে ভাবলাম এক মিন্নির ওসিলায় অন্ততপক্ষে পাঁচ সাতজন যুবকের প্রাণ চলে গেল ষোলোই ফেব্রুয়ারিতে চোদ্দোই ফেব্রুয়ারিতে একটা ছেলে উঠছিল গোলাপ ফুল হাতে নিয়ে বাসে আমি জিজ্ঞেস করলাম কাকা চাচা আঙ্কেল গোলাপ ফুলটা কোথায় পেয়েছেন কয় আমার জিএফ আমাকে গিফট করেছে বলে গোলাপ ফুলটা আমাকে দিয়ে দাও বাবা কোচে চাচা আমি গোলাপ ফুল দিতে পারবো না এটা আমার এই খুব মহাব্বতের জিনিস তো বললাম তোমাদের তো জিএফের অভাব নাই আর একজনের কাছে আর একটা সাইনি ওটা আমার দিয়ে দাও কয় না আঙ্কেল আমি দিতে পারবো না তাহলে শোনো তোমার গোলাপ ফুল আমি যাচ্ছি না তোমাকে দুইটা কথা বলার জন্য আমি পরিবেশ তৈরি করলাম এই বিগত চোদ্দই ফেব্রুয়ারি যাচ্ছিলাম মাদারীপুর শরীয়তপুর গাড়ির মধ্যে যুবককে দেখলাম গোলাপ ফুল বললাম যুবক গোলাপ ফুল দেখেছ কিন্তু গোলাপ ফুলের কাঁটা দেখো নাই গোলাপ ফুলের কাঁটা যে পেয়েছে সে বুঝেছে তার জীবনটা কেমন যেই মেয়ে রাতের অন্ধকার মেখে গোটা গোষ্ঠীকে লাথি মেরে তোমার সাথে হাত ধরে বের হয়ে যেতে পারে তোমার মতো যুবককে মুখে লাথি মেরে বুকে লাথি মেরে ফ্লাইং কিক মেরে ডাস্টবিনে ফেলতেও তার টাইম লাগে না এই গোলাপ ফুল দেখেছো কাঁটা দেখো নাই বলে কাঁটা কঠিন জিনিস ওই গোলাপ ফুলওয়ালা মহিলা হাসি মুখে এসে কত মায়ের কোল খালি করেছে তুমি জানো না এক মিন নিরশিলায় পাঁচ সাতজন যুবকের জীবন কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল আমি এককভাবে কাউকে দোষারোপ করি না গোটা সমাজের পরিবেশ দায়ী যুবকেরা সতর্ক হয়ে যাও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আমার মৃত্যুর পরে মানুষের জন্য পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ জিনিস রেখে গেলাম তা হলো ফেতনাতুন্নেসা নারী জাতির ফেতনা আজকে নারীর ফেতনায় পড়ে যুবকেরা ইউনিভার্সিটি গেছে লেখাপড়া করতে যুবকেরা গোলমালে পড়ে মেয়ের খপ্পরে পড়ে লাশ হয়ে ফেরত আসতেছে মেয়ের খপ্পরে পরে চরিত্রহীন লম্পট হয়ে ফিরে আসতেছে এক শ্রেণীর বখাটে যুবক তারা লেখাপড়া করতে গিয়ে তারা এক শ্রেণী মহিলাদেরকে উত্তক্ত করে মহিলারাও ভালো চরিত্রবতী মহিলা সহশিক্ষার কোপানলে পড়ে দেহ ব্যবসায়ী হয়ে ফিরে আসতেছে কয় নাম্বার মারণাস্ত্র হলো এক নাম্বার দুই নাম্বার মারণাস্ত্র যুবকদের জন্য তাহলে ইন্টারনেট কে ইন্টারনেট ইন্টারনেটের অবাধ বিচরণ ইন্টারনেট আজকে যুবকদেরকে ধ্বংসের মুখামুখি নিয়ে চলে গেছে ইন্টারনেটে মানুষ বড় ভয়াবহ সবলে পড়েছে কি বৃদ্ধ মানুষ আর কি যুবক মানুষ আর কি ছোট আর কি বড় আমি মাঝে মাঝেই বলি ঘটনাটা এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেট থেকে এক ভদ্রলোক উঠলেন পাবনা এক্সপ্রেস গাড়িতে আমি ওই গাড়িতে আমার পাশের সিটে ভদ্রলোক বসলেন বসার পরে পাবনায় চলে গেলেন প্রায় চার সাড়ে চার ঘন্টার জার্নি একসঙ্গে বসে গেলাম পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে যাচ্ছে ভদ্রলোক গাড়িতে উঠি মোবাইল টানা শুরু করলো একবার উপরে টানে একবার নিচে টানে একবার ডানে টানে একবার বামে টানে চার সাড়ে চার ঘন্টা আমার পাশে বসে শুধু মোবাইলই টানলো মোবাইল টানার পরে এরপরে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে যাচ্ছে আর বলছে আসসালামু আলাইকুম হুজুর আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার নাম অমক আর আমি অমক জেলার লোক আমার রাগ থামলো না আমি চট করে জামা এই থামেন আরে থামেন নামে না জামাটা দিয়ে থামেন আমি তো সেই মায়ের ছেলে যেই মা হাসপাতালের ডাক্তারের মাথায় কাপড় ছিল না বলছিল তোমার মাথায় জাহান নামের আগুন জ্বলবে মাথাটা ঢাকো সেই মায়ের সন্তান আমি ডাক্তার যারা নাস্তিক আস্তিক তারা বলে খালাম্মা আপনি খুব ভালো মানুষ আপনার মতো শাশুড়ি পেলে আমাদের জীবন ধন্য হতো যারা নাস্তিক মার্কা আপনি এত মৌল মৌলবিগিরি ছুটান কেন আপনি ডাক্তারের কাছে আছেন এত ফতুয়া দেন কেন থামেন আপনি আমার আম্মা বলতেন হক কথা বললে রাগ হয় রে মা তাই তো আমি হক কথা বলা সারি না তুমি যতই রাগো সেই মায়ের সন্তান আমি প্রফেসরকে খাবলায় ধরলাম জামা পেরে বললাম থামেন আপনাকে এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানিয়েছে কেনায় আপনি সাড়ে চার ঘন্টা মোবাইলটি টিপলেন এই বাসের মধ্যে বসে তো আপনার ছাত্রর হালত কি দাঁত পরা বুড়ে বেড়ায় ইন্টারনেটে আপনার ফেসবুকে একটা আইডি খুলছে নাম দিয়েছে অবুজ বালক কি নাম দিয়েছে অবুজ বালক ভালো করে প্রোফাইল ঘেঁটে দেখা যাচ্ছে যে যে এই অবুজ বালকের দাঁত পরা বুড়ে বেড়া তার মানে ইন্টারনেটের এই খপ্পরে রাতকে রাত চলে যায় দিনকে দিন চলে যায় যারা নেট চালায় তারা ফজরের সালা ঠিক মতো পড়তে পারে না আজকে যুব চরিত্রকে ধ্বংস করতেছে ইন্টারনেটে ইন্টারনেটের উপকারিতা আছে আমি বলি না ইন্টারনেট এক চাটিয়া খারাপ কিন্তু ইন্টারনেটকে প্রপারলি ব্যবহার করতে হবে বন্ধুগণ আজকে যুবকদের দ্বিতীয় মারণাস্ত্র হলো ইন্টারনেটের অপব্যবহার তবে আল্লাহর ফজল করমে বাংলাদেশ সরকার এই যে পর্নোগ্রাফিটা পর্ন সাইটটাতে বন্ধ রেখেছেন আল্লাহর হাজারো চকুর আল্লাহ তাদেরকে বরকত দান করুন তিন নাম্বার হলো যুবকদের মারণাস্ত্র তা হলো নেশা কি নেশা নেশার রাস্তা নেশার পথ নেশার বর্ডার উন্মুক্ত করে দিয়ে রাস্তায় এসে যুবকদেরকে নেশা খাস না বললে হয় ছিদ্রপথ বন্ধ করতে হবে নেশা থেকে আসে নেশার ব্যবসা কারা করে তাদেরকে ফাইন্ড আউট করে এই নেশা থেকে এই নীল দংশন থেকে যুবককে ফিরে আনতে হবে কিন্তু একক পক্ষে কারো দ্বারা সম্ভব নয় সরকার পারবে না একা একা পারবে না জনগণ একা একা পারবে না অভিভাবক একা একা সচেতন হতে হবে অভিভাবককে সচেতন হতে হবে গ্রামবাসীকে সচেতন হতে হবে প্রশাসনকে প্রশাসন সচেতন হবে নেশা থেকে জাতিকে মুক্ত মুক্তি দেবে কিন্তু ঢাকার পুলিশ অফিসারের মেয়ের নাম ঐশী সেই ঐশী মাদকে আসক্ত হলো মাদকে আসক্ত হয়ে সেই পুলিশ অফিসারের মেয়ের হাতে সপরিবারে হতভাগা পুলিশ অফিসার নিহত হলো তার মানে তার মানে হলো যেই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে তার বাড়িতে তার নিরাপত্তা নাই তাও তার মেয়ের কাছে নিরাপত্তা নেই যেই পুলিশ মাদক নিয়ন্ত্রণ করবে তার নিজের বাড়ির মাদক নিয়ন্ত্রণ পুলিশ করতে ব্যর্থ তার মানে বস্তুবাদী শিক্ষায় মানুষকে মুক্তি দিতে পারে না যতদিন পর্যন্ত ইসলামের অনুভূতি ধর্মীয় অনুভূতি ধর্মীয় অনুশাসন তাদের মধ্যে পৌঁছিয়ে দেওয়া না যায় কিন্তু ধর্মীয় অনুশাসন যেই মুফতি পৌঁছাবে সেই মুফতি তো ওই যে মুঠকে মুঠ জর্দা মুখের মধ্যে দেয় খাবে তো কী করে ফিরে আনবে যেই সরিষাদি ভূত সারাবেন সরিষার মধ্যে ভূত যেই হুজুর মাদকের বিরুদ্ধে বক্তব্য দিবে তাই তো হুজুর বলে বিড়ি খাওয়া মাকরু কারণ হুজুর যে জর্দা খায় ওই জন্য হুজুর জোর গলায় বলতে পারে না জর্দা বিড়ি হারাম পৃথিবীর বুকে যত মানুষ নিশা খায় সমস্ত নিশার ভিতরে সবচেয়ে ভয়াবহ নির্লজ্জ বেহায়া খোর হলো বিড়ি খাওয়া লোক আর সিগারেট খাওয়ালো মদ মদখোরের লজ্জা আছে আড়া লেখায় গাঁজাখোরের লজ্জা আছে আড়া লেখায় তারিখরের লজ্জা আছে আড়া লেখায় হিরণশীল লজ্জা আছে আড়া লেখায় ইয়াবা খোরের লজ্জা আছে আড়া লেখায় কিন্তু বিড়ি সিগারেট খোরের লজ্জার বালাই নেই এক লজ্জা বেচ্চা খাইছে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে একটা যুবক সিগারেট টেনে হু এমন করে মারতেছে রে ভাই মনে হচ্ছে হিমায়তপুরের ব্রিক ফিল্ড দিয়ে একটু ধোঁয়া বের হচ্ছে আমি বললাম ছেলের যুবক ফেলে দাও বিড়ি ভাই কাকা টাকা দিয়ে কিনেছি বলে আমার জুতাটাও টাকা দিয়ে কিনেছি তোর গাল আগে ফাটে না আমার জুতা আগে ফাটে পরীক্ষা হবে আল্লাহর আইনে সিগারেট হারাম বাংলাদেশ সরকারের আইনেও সিগারেট হারাম প্রকাশ্য ধূমপান দণ্ডনীয় অপরাধ এটা সরকারের আইন আছে আইন থাকলেই হবে না আইন সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে এবং আইন মানতে বাধ্য করাতে হবে নতুবা আইন তৈরি করি আইন দিই কাজ হয় না আবার গেলাম রূপগঞ্জ ওখানে বুড়ে চাচা সিগারেট টানতেছে বললাম সিগারেটটা ফেলে দিন কয় কাকা গো যে যা খায় না তার মর্ম সে বোঝে না সিগারেটের মর্ম আমি বুঝেছি খুব মজাদার জিনিস আমি বললাম কাকা গো যে যা খায় না তার মর্ম বোঝে না সিগারেটের মর্ম কাকা ভালোই বুঝেছেন কিন্তু জুতার বাড়ির মর্ম বোঝেন নাই আজকে জুতার বাড়ির মর্ম তোমারে বুঝাই দেবেন আর একজন আমার কয় মুরব্বী মানুষের সাথে এরকম কথা কন কে বলে মুরব্বী মানুষের ঘরে শয়তান শুয়ার হয়েছে শয়তান রে কই মুরব্বী রে কই না মুরব্বী তর্ক করার জন্য প্রস্তুত রূপগঞ্জের বেলদির বাজারের ঘটনা কয়েকজন লোক ধাক্কাতে ধাক্কাতে নিয়ে চললো বলে এর নাম মৌলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি তুমি ওরে চেনো তোমাকে শীতল লক্ষার গাঙে শুয়ে বাবার মতো ক্ষমতা তার হাত আছে আপনি যদি সচেতন না হন তাহলে এদেশ থেকে এই দুর্নীতিগুলি দৌড় হবে না একবার বাসে উঠলাম বাসে উঠে দেখছি সিগারেটের গন্ধ কিরে বেটা সিগারেটের গন্ধ ভিআইপি বাসের মধ্যে সিগারেটের গন্ধ তারপর একটু তাকায় দেখি বিরাট এক লোক পয়সাওয়ালা মানুষ হোমরা সোমরা লোক সিগারেট খাচ্ছে ওরে যদি ধমক দেই তো আমার ধরে ফেলে দিবে বাস থেকে উপায় তো নাই ওই সিগারেট খাই এইদিকে তাকায় আমি এই দেয় সুপারভাইজার সিগারেট ধরাই লোকের লাগছে না মা তাড়াতাড়ি ফেলে দিয়েছে জানালা দিয়ে আল্লাহ আকবার সচেতন হতে হবে আমাদেরকে আইন আপনার পক্ষে আপনার দুর্বলতা প্রকাশ করার সুযোগ নেই কিন্তু হুজুর যদি জর্দা খায় তাহলে উপায় কি বলছিলাম তাই সিগারেট বিড়ি খাওয়া লোক সবচেয়ে বেহায়া নির্লজ্জ গাঁজাখরের লজ্জা আছে আড়ালে খায় সিগারেট খরের লজ্জার বালাই নেই গাঁজা খাওয়া লোক নিজের ক্ষতি নিজে করে মদ খাওয়ার লোক নিজের ক্ষতি নিজে করে হিরন্সি নিজের ক্ষতি নিজে করে সিগারেট বিড়ি যে খায় সে নিজের সর্বনাশ করে করে আশেপাশে দশ বিশ জনকে একসাথে নিজেই মারে সবচেয়ে বেশি ব্যয় হলো জর্দা খাওয়া হুজুর সিগারেট খাওয়া তো মসজিদে বাথরুমে যায় খায় আরও মসজিদের মধ্যেই খায় এতে কাপে বসেও খায় একদিন এক মাহাবিলে গিয়ে দেখছি সভাপতি জর্দার ডিব্বা নিয়ে বসে আছে সভাপতির চেয়ারে আমি স্টেজে উঠছি বক্তৃতা দেওয়ার জন্য সভাপতির সামনে জর্দার ডিব্বা মেজাজ আমার গরম হয়ে গেছে চট করে জর্দার ডিব্বা তুলে ফেলে মারলাম সিরিয়ে সভাপতি আমার দিকে তাকায় আছে আমি ওইভাবে ফেলে দিলাম সভাপতি আমার রক্ত চক্ষু দিকে ঠেমে গেল আজকে আলে বলামারা যদি এই সমস্ত মাদক দ্রব্য সেবন করে তো সাধারণ জনগণ কোথায় যাবে সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে রং বিরঙের হুজুর আছে রে দেশে রং বিরঙের হুজুর আছে রে কোনো হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে রং বেরঙের হুজুর আছে রে তিন নাম্বার মারণাস্ত্র যুবকদের জন্য তা হলো মাদকের নীলদংশন আর চতুর্থ নম্বর মারণাস্ত্র হলো যুবকদের জন্য রাজনীতির বলির পাঁঠা রাজনীতির নেতারা যুবকদেরকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করে যুবকদের জীবন যৌবন সব ধ্বংস হল মা পাঠিয়েছিলেন ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্র পড়ালেখা করার জন্য রাজনৈতিক প্রতিহিংসার খপ্পরে পড়ে লাশ হয়ে মায়ের কাছে ফিরে আসে তাই তো কবি বলছেন তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয় তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে যুবকদেরকে পঞ্চম নম্বর যে মারণাস্ত্র দেওয়া হয়েছে তার নাম হলো জঙ্গিবাদ হঠাৎ করে আপনার ছেলে বিরাট বড় পরহেজগার হয়ে গেল দাড়ি রেখে এতই পরহেজগার হলো স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে গেল ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখো তোমার ছেলে কাদের সঙ্গে চলে আল্লাহ নবী ইসলাম কায়েম করলেন তেইশ বছরে নবী রসুলকে আল্লাপাক পাঠিয়েছেন উম্মতকে হেদায়েত করার জন্য ডাক্তারের কাজ হলো চিকিৎসা করা ডাক্তার রুগীকে খুন করার জন্য পৃথিবীতে আসে নাই কাফেরকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দাওয়াতি কাজের দায়িত্ব দিয়েছেন তাদেরকে হত্যা করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন না যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বলছেন খবরদার হে আমার সাহাবিরে চলন্ত ব্যাটাল ফিল্ডে কাফেরদের বৃদ্ধ মানুষ যদি তোমাদের সামনে পড়ে খবরদার তাদের গায়ে আঘাত করো না তাদেরকে ধরে অ্যারেস্ট করে নিয়ে আসো তাদের নারীদের উপরে আঘাত করো না তাদের বাচ্চাদের উপরে আঘাত করো না যারা মুস্তামান আশ্রয় প্রার্থী আর যারা ট্যাক্স দেওয়া জিম্মি আ মুস্তামান এবং জিম্মিকে মারা হারাম ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা মোরা তো তাদেরই বুঝি ইহুদিনা সারার তিন নাম্বার টার্গেট হলো মৌলবী কারা মৌলবী মৌলবীদের কারণেই আজকে ইসলামের সাড়ে বারোটা বাজল ওয়াদের নামে এমন বিবচ্চ চিত্র আমাদের দেশে দেখা যায় একজন বক্তার একজন বক্তাকে ওয়াজের স্টেজেই বলে ওরে বাটপার হ্যাঁ বক্তা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ বিশ হাজার এত টাকা দিয়ে বক্তা এনেছেন বক্তা ভালো কোনো কথা বলতে জানে না অপর পক্ষকে গালিগালাজ করা আর কটু মন্তব্য করার বকাবাজি করা ছাড়া তার কোনো ব্যবস্থা না কালকের এক বক্তার বক্তৃতা শুনলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদের পাগলাই নাম নাম তার খলিরুর রহমান মুফতি খলিলুর রহমান এই বেয়াদব বলছে পাকুন্দিয়ার মাটিতে আহলাদিসদের না থাকতে দিব না মনে হচ্ছে পাকুন্দিয়ার মাটিটার বাপের দাদার কেনা জমি এমনও বেয়াদব ইমাম আছে বলে জোরে আমিনলা লোক আমার মসজিদে আসবেন না সালমানের মসজিদে চলে যাও সালমানকে জানেন সালমান বিন আবদুল আজিজ হাফেজাহুল্লাহ সালমান বিন আব্দুল আজিজকে গালিগালাজ করো মরার পরে তোমার জোয়াব হবে হিসাব হবে জেনে রাখো ইয়ামানের লোকদেরকে মেরে শেষ করছে তুমি জানো ইয়ামানের যেই হাউসি বাহিনী যারা পারমাণবিক মিসাইল মারতেছে মক্কা উপলক্ষে এরা হলো আবরাহার উত্তসূরি যারা কাবা ভাঙতে এসেছিল এরা হলো শিয়া শিয়ারা হলো ইহুদিদের পুত্র যারা শিয়াদেরকে মুসলমান মনে করে নবীর স্ত্রীর চরিত্র নিয়ে যারা কথা বলে নবীর স্ত্রী আয়সা সিদ্দিকাকে যারা জেনাকার বলে শিয়ারা তাদেরকে যারা মুসলিম বলে সেই ইসলামে থাকতে পারে না ওই জন্য পাকিস্তানিরা বলে কাফের কাফের শিয়া কাফের জোনা মানে অভি কাফের কাফের কাফের কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের কাদিয়ানি কাফের না মুসলমান কাদিয়ানিকে যে কাফের বলে না সে নিজে কাফের হয়ে যাবে শিয়াদেরকে শিয়াদের মধ্যে সবচেয়ে গুলাতুসীন যারা চরমপন্থী শিয়া যারা নবীর স্ত্রীর চরিত্র নিয়ে সিনিমিনি খেলে তাদেরকে যারা মুসলিম মনে করে তাদের ইমান থাকা কঠিন শিয়ারা শিয়াদের কাজ আমরা করে দিচ্ছি আমরা টের পাই না শিয়ারা পাঁচ কলি টুপি মাথায় দেয় কি টুপি পাঁচ কলি টুপি মাথায় দেয় শিয়ারা আমাদের এক পীর সাহেব সুন্দর তর্জমা দিয়েছেন কদি ইসলামের পাঁচ বেনা তাই আমরা পাঁচ কলি দিয়েছি আরে ইসলামের পাঁচ বেনা কি সবার জন্য ইসলামের তিন বেনা হলো গরিবের জন্য জাকাত এবং হজ এটা হলো ধনীদের ধনীদের জন্য পাঁচ আর গরিবদের জন্য তিন তো এবার গরিবদের জন্য তিন কলি ওরা টুপি বানাস না বেটা বেদব ইসলামের পাঁচ বেনা আর ইমানের বেনা হলো ছয়টা ইমানের রকম ছয়টি ইসলামের রকম পাঁচটি তো ইসলাম ছাড়া কি ইমান নাকি ইমান ছাড়া ইসলাম ইসলাম এবং ইমামের ইমানের সমন্বয় লাগবে এবার এগারো করে টুপি বানাও না কেন এই সমস্ত বোকা ধোকা ফতুয়া আমাদের সামনে দিও না শিয়াদের আকিদ হল পাক পাঞ্জাতন কি কি পাক পাঞ্জাতন মানে কি পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচজন ব্যক্তি তন মানে ব্যক্তি তন মানে ব্যক্তি ফার্সি ভাষায় তন মানে ব্যক্তি পাঞ্জা মানে পাঁচ পাক পাঞ্জাতন শিয়াদের আকিদ হলো পাঁচজন ব্যক্তি ইসলামে পবিত্র বাকি সব অপবিত্র পাঁচজনকে রাখেরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আলী রাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহু ফাতেমা রাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহা হাসান রাজি আল্লাহ তালা আনহু হুসাইন রাজি আল্লাহ তালা আনহু এই পাক পাঞ্জাতন সেই বিশ্বাসের আকিদার ভিত্তিতে ওরা এই পাক কলি টুপি মাথায় দেয় আর তুমি বেয়াদব লেখাপড়া না করে তুমি ফতুয়া দাও যে পা ইসলামের পাঁচবে না বন্ধুগণ যে জানে সেও ফতুয়া দেয় যে জানে না সেও ফতুয়া দেয় বন্ধুগণ আর একটা টুপি আছে একটু ঝিলমিলি এই যেরকম সাইড দিয়ে ঝিলমিলি থাকে ওটা হলো ভারতের শিয়াদের একটা গ্রুপ তার নাম হলো বোহরা সেই বোহরাদের টুপি কোনটা জাহেলিয়াত কোনটা ইসলাম আরও ভালো করে মনে রাখবেন যাদের টুপি ছোট তারা টুপি বদলায় ফেলবেন ছোট ছোট টুপি ইহুদিরা মাথায় দেয় আর বড় বড় টুপি হলো মুসলিমদের মুসলিমদের টুপি হবে তার মাথাটা যেন পুরাটা ঢেকে যায় বড় বড় টুপি কিনবেন মাথার মধ্যে যেন ঢুকে যায় মাথার টিকলির উপরে থাকে এরকম টুপি ব্যবহার করবেন না এটা ইহুদিরা ব্যবহার করে ইহুদিদের খাসলত বন্ধুগণ একটার মধ্যে আর একটা এসে গেল অনেক কথা ছিল কোনটা বলি আর কোনটা সারি ইসলাম যাদের কাছ থেকে মানুষ শিখবে তারাই আর একজন বলছে ও মুরিদ জান্নাত পেতে চাও তো অমক জায়গায় চলে যাও সুবাহান জান্নাতের সার্টিফিকেট তারা বিক্রি করতেছে আর এক বক্তা স্টেজের মধ্যে উঠছে জুতা নিয়ে বলছে তুমি কুত্তার জাত তোমার জুতা দিয়ে পিটানো দরকার তো তুমি যদি ও যদি কুত্তার জাত হয় আলেমের সমালোচনা করে তুমি যে জুতা দেখাচ্ছ তুমি আবার কিসের জাত বন্ধুগণ এই সমস্ত কথা ততদিন পর্যন্ত বন্ধ না হবে যতদিন পর্যন্ত আমরা সজাগ না হব শেষ কথা যেটা সেটা হলেই নবীর মসজিদ ছিল কাঁচা মুসল্লিদের ইমান ছিল পাকা সেই মসজিদ থেকে সব কিছু চলতো জিয়াদের ফরমান সেখানে সাদাকার খাদ্য জমা হতো ফেতরার খাদ্য জমা হতো সেখানে কয়েদি বাধা হতো সেখানে অসহায় মানুষদের থাকার জায়গা ছিল সেখানে ছিল তালিমি ব্যবস্থা আসাবে সুপ্পাদের থাকার ব্যবস্থা সেই রকম গণমুখী মসজিদ করবেন মসজিদের তালিম হবে মহিলারা আসবে মেহমানদের থাকার জায়গা হবে অসহায় লোকদের থাকার জায়গা হবে মসজিদ হবে বিচার কেন্দ্র মসজিদ হবে শিক্ষা কেন্দ্র মসজিদ হবে কয়েদি বাঁধার জায়গা মসজিদ হবে গণমুখী প্রতিষ্ঠান তাহলে মসজিদ বানানোর ফয়দা পাবেন আর মসজিদ যদি নিচোক এবাদতখানা বানিয়ে তালা দিয়ে চলে আসেন আল্লাহ নবী বলছেন ও মাসাজিদুহুম আমেরাতুন ওয়াহিয়া খরাবু মিনাল হুদা মসজিদ হবে সুরম্য অট্টালিকা কিন্তু হেদায়েত থেকে মুক্ত হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মসজিদটাকে কবুল করুন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাবিল আলমিন